আমরা এখন আমরা এখন দেখব জ্যান কোডিং নিয়ে জ্যান কোডিং কীভাবে ইনস্টল করব এবং জ্যান কোডিং দিয়ে কি কাজ আমাদের তো আমরা ওয়েব ডেভেলপারদের জন্য অ্যাডভান্স অ্যাডভান্স টুল হচ্ছে জ্যান কোডিং যারা তাড়াতাড়ি কোডিং করতে চান তাদের জন্য যারা ইনিশিয়ালি বিগিনার তাদের জন্য এটা নয় বিগিনারদের জন্য ম্যানুয়ালি টাইপ করে শিখবেন তো যারা ডেভেলপারে তাদের জন্য দেখাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে আপনি যখন ইয়া করবেন এইচ লিখবেন এইচ লিখলাম এইচ লিখে আমি যদি অল্টার ই e চাপি তাহলে আমার দুইটাই চলে আসবে অ্যান্ড স্টার ট্যাগ এবং অ্যান্ড ট্যাগ দুইটাই চলে আসবে যেমন ধরেন H H one alter E তাহলে H one H one two চলে আসছে বডি বডি বডি দিলাম বডি দিয়ে অল্টার ই দিলাম তাহলে বডি চলে আসছে তাহলে আমি আপনি শেষেরটা কষ্ট করে লিখতে হবে না তো এই জিনিসটা কিভাবে করব এটা দেখার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আপনাদের এখানে জ্যান কোডিং এই অপশনটা থাকবে না এই অপশনটা থাকবে না আপনারা এই অপশনটা পাবেন না এই অপশনটা আনার জন্য আমরা কি করব এই অপশনটা আনার জন্য আমরা গুগলে যাব গুগল থেকে গুগলে যাব গুগল থেকে আমরা কি Zen coding Zen coding Zen coding লিখে সার্চ দিব গুগলে তাহলে Zen coding Google code Google কোডটা আমরা কি ডাউনলোড অপশনে যাব এটার ডাউনলোড দেখব কোথায় আছে এটাতে আসার পর আমি ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পর আমি খুঁজবো আমার জেন কোডিং কোনটা নোটপ্যাড প্লাস প্লাসের জন্য জ্যান কোডিং এটা আমার ভাষণ যেটা আছে সেটা দিয়ে আমি ডাউনলোড করলাম এটা এটা ডাউনলোড করব ডাউনলোড করে আমি এটাকে সব ফোল্ডার দিলাম দেওয়ার পর এটাকে আমি কি ওপেন করলাম ওপেন করে এই অবস্থায় রাখলাম এই অবস্থায় রাখার পর আমি যা যে আমার অল্টার ই চাপলাম আমার মাই কম্পিউটার আসলাম মানে কম্পিউটার থেকে আমি local disk C program files program files থেকে যাবো যে নোটপ্যাড প্লাস প্লাসের ফাইলে ফাইলে যাওয়ার পর এখানে আমার প্লাগ ইন একটা অপশন আছে এই প্লাগ ইন অপশনে যাব গিয়ে যাওয়ার পর আমি প্লাগ ইন অপশনে যাওয়ার পর আমি এই এই যেটা ডাউনলোড করেছি এই দুইটাকে ড্রাগন করে এখানে ছেড়ে দিব ড্রাগন করে ছেড়ে দিয়ে রিপ্লেস খুঁজবে কন্টিনিউ দিব আবার কন্টিনিউ বুঝবে কিছুক্ষণ পর আমার এখানে দেওয়া আছে সেজন্য এটা আর নিচ্ছে না তো আপনারা কি এভাবে রিপ্লেস অল কন্টিনিউ দেওয়ার পর আপনার নোটপ্যাডটা রিস্টার্ট দিয়ে নেবেন এটা রিস্টার্ট দিয়ে নেবেন তাহলে এটা হয়ে যাবে নোটপ্যাড প্লাস প্লাসটা রিস্টার্ট দিয়ে নেবেন রিস্টার্ট দেওয়ার পর আপনারা এরকম একটা কি চ্যান কোডিংয়ের অপশন পাবেন তখন যদি এস লেখেন তাহলে কি বই পাংশ চলে আসতেছে তো ধন্যবাদ এরকম টিউটোরিয়াল নিয়ে আসবো অনেকগুলো নিয়ে আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ